ছাগল কিংবা গরু যে কোনো ফার্মির ক্ষেত্রে সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গোখাদ্য আর সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমি আছি আপনাদের সঙ্গে শাখাওয়াত সম্মানিত ভিওয়ার্স আপনি এখন আছেন বন্ধু এগ্রো ফার্মের সাথে আপনি যদি নতুন হয়ে থাকেন ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কৃষি বিষয়ক প্রতিবেদন পেতে তো ভিওর্স চলুন মূল বিষয়ে যায় এখন আপনারা যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ঘাস যেটা ছাগলের জন্য আদর্শ এবং প্রোটিন সমৃদ্ধ আর প্রোটিন থাকার কারণে ঘাসটা প্রচুর খায় ছাগলে এবং ছাগলের হেলথও অনেক সুস্থ থাকে সুন্দর থাকে ছাগলটা অনেক বড় হয় এটা প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট প্রোটিন থাকে ঘাসটা ঘাসটা বছরে বারোবার কাটা যায় প্রতি মাসে একবার করে আর টানা সাত বছর পর্যন্ত কন্টিনিউ হয় তো এই গাছের ঘাসগুলো দেখছেন এগুলো আমরা সপ্তাহখানেক আগে কেটেছি এখন দেখেন অনেকগুলো খুশি বের হয়ে গেছে এখন আগাছা যেগুলো আছে সেগুলো দমন করছি আগাছা দমন করার পরে আবার আমরা সার দেব পানি দেব তাহলে আবার ঘাসগুলো আগের মতো হয়ে যাবে তো সমন্ত দর্শক আপনারা যখন ফার্ম করবেন অবশ্যই তার এক দেড় মাস আগে আপনারা ঘাসের চাষটা করবেন ঘাস চাষ করলে আপনাদের জন্য সুবিধা সব থেকে আপনাদের সুবিধা ভালো হবে কারণ ঘাস চাষ না করলে আপনারা ছাগল করেন বা গরু করেন আপনারা খাওয়াবেন কি আর সম্মানিত দর্শক স্পেশালি আপনাদের আর ছাগলের ফার্ম করতে গেলে আপনারা এই পাকচম টু ঘাসটা চাষ করবেন কারণ এটার ফলন প্রচুর ফলন এবং খায়ও প্রচুর আর সবথেকে বড় কথা হচ্ছে শীতে গরমে সবসময় একই সমানভাবে বাড়ে অনেক ঘাস আছে যেমন নিপিয়ার আছে ওয়ান আছে ওয়ান তুলনামূলকভাবে নিপিয়ারের থেকে বেটার বাট নিপিয়ারটা দেখা যায় যে শীতের সময় টোটালি বাড়ি কম তো আমি সাজেস্ট করব আপনারা পাকচাং টু ঘাসটা চাষ করেন এই ঘাসটা দেখছেন আপনারা কত সুন্দর ফলন এবং এটা দুইবার কাটা হলো তাতে দেখেন অনেকগুলো কুশি বের হয়ে গেছে আর কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে লাটতেছি ঘাসটা একদম সফট নরম কুচকুচে ঘাস প্রচুর খাবে আর এই প্রচুর খাওয়ার জন্য ঘাসের ছাগলের স্বাস্থ্য ভালো থাকে প্রচুর পরিমাণে স্বাস্থ্য ভালো থাকে এবং ছাগল হেলদি হয় তো আপনারা এই গাছটা চাষ করবেন তাহলে আপনাদের দানাদারের পরিমাণ কম লাগবে তো এই গাছটা আপনারা দুই ফিট বাই দুই ফিট চাষ করবেন ছাগলের জন্য গোর জন্য করলে আর একটু দ্রুত করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সারিবদ্ধভাবে চাষ করেছি তো আপনারা এইভাবে চাষ করবেন আর এটা চাষের নিয়ম আমি প্র্যাকটিক্যালি যদিও আপনাদের এর আগে দেখাইছি আমার বন্ধু এগুলো বন্ধু ফার্মে তো ওটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা আই বাটন ক্লিক করে দেখে আসুন তো সমন্ত দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা ফোরটি ফাইভ অ্যাঙ্গেলে লাগিয়েছি আপনারা ওভাবে চাষ করবেন আর কাটিং কোথায় পাবেন কাটিংয়ে আমরা সেল করি সারা বাংলাদেশে সফলতার সাথে বিক্রি করে আসছি আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানে পাঠিয়ে দেব তো যদি প্রয়োজন হয় যোগাযোগ রাখতে পারেন এটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠাই এবং আমরা ইন্ডিয়াতেও পাঠাই ইন্ডিয়ার ভাইরা যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন এই নাম্বারে ইমো আসে ইমোতে আপনারা আপনাদের অ্যাড্রেস দিয়ে দিলে আপনারা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো পেমেন্ট দিয়ে দিলে তো এই ঘাসটা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিহর্স প্রচুর ফলন এবং খায়ও প্রচুর আর ঘাসটা দেখতেই অনেক মজা লাগছে একদম সবুজ হয়ে আছে ঘাসটা এই কারণে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা ঘাসটা চাষ করুন আর আপনাদের খামারটা স্টার্ট করুন এই ধরনের ঘাস যদি আপনারা চাষ করতে পারেন তাহলে আপনাদের খামারে লাভ হবে ইনশাল্লাহ আর খামার বিষয়ে ছাগল বিষয়ে গরু বিষয়ে যে কোনো ফার্ম বিষয়ে যদি আপনাদের জানার থাকে কোনো বিষয়ে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আপনাদের জানানোর চেষ্টা করব সমন্ত বিহর্ষ ছাগল বিষয়ে ঘাস বিষয়ে বিশেষ করে এই ঘাস এই ঘাস বিষয়ে যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই জানাবেন এই ঘাসটা অনেক সুস্বাদু এবং পুষ্টিসম্পন্ন গাছ এ কারণে আমরা সাজেস্ট করবো আপনারা এটা চাষ করবেন ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের